সুইডেন শহরে কয়েকটি শহরে চতুর্থ দিনের মতো সংঘর্ষ হয়েছে এক চরম ডানপত্তি অধিবাসীর বিরুদ্ধে গোষ্ঠীর দ্বারা পরিচালিত একটি কোরআন পোড়ানোর কারণ পবিত্র কোরআন শরীফ পোড়ানোর বিক্ষুব্ধ সুইডেন শহর অর্ব পুলিশের উপর সুইডেনবাসীর আক্রমণ পিছিয়ে হটছে না সুইডেন শহরের সাধারণ জনগণ এবং বিভিন্ন দোকানপাট গাড়িতে শহরে আগুন দেওয়া হয়েছে শনিবার রাতে মালমো শহরে স্ট্রাম কোর্স নামের কট্টরপন্থী সংগঠনটির বিরুদ্ধে সহিংসতা ছড়িয়ে পড়ে এই সংগঠনটি অভিবাসন বিরোধী এবং ইসলাম বিদ্বেষী বলে পরিচিত এটির নেতৃত্ব দেন রাসমোস পালুডান নামের একজন উগ্রপন্থী বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দেয় এবং অনেকে পুলিশের দিকে ইট পাটকেল ছোড়ে বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ পাল্টা বিক্ষোভের সময় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে স্টকহোমের উপকণ্ঠে এবং লিনকোপিন এবং নরকোপিন শহরেও উগ্র ডানপন্থীদের মিছিলের পর গোলযোগ হয়েছে সুইডেনের পুলিশ প্রধান বলেছেন বিক্ষোভকারীরা পুলিশের জীবনকে হুমকির মুখে ফেলতে পর্যন্ত পরোয়া করছে না তিনি বলেন আমরা আগেও সহিংস দাঙ্গা দেখেছি কিন্তু এটা মনে হচ্ছে একেবারেই ভিন্ন কিছু সুইডেনের এই কট্টর ডানপন্থী গোষ্ঠী গত বৃহস্পতিবার কোরআনের একটি কপি পড়ায় সামনের দিনে তাদের সমাবেশ থেকে আবারও এই কাজ করার পরিকল্পনা করছে এর বিরুদ্ধে সুইডেনে তীব্র ধিক্কার উঠেছে এবং সুইডেনের বাইরেও এই ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাগদাদে সুইডেনের দূতকে ডেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে এ ঘটনায় সুইডেনের সঙ্গে মুসলিম জনগোষ্ঠীর সম্পর্কের মারাত্মক প্রভাব পড়তে পারে ইরানও সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে কঠোর ভাষায় এই ঘটনার নিন্দা করেছে সুইডেনে শ্রাম কোর্সের কোরআন পোড়ানোর বিরুদ্ধে এর আগেও সহিংস বিক্ষোভ হয়েছে দু সালে বিক্ষোভকারীরা মালমোতে একই ধরনের বিক্ষোভের সময় গাড়িতে আগুন দিয়েছিল এবং দোকানপাট ভাঙচুর করেছিল বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন ভূঁইয়া স্বাধীনতা টিভির পক্ষ থেকে স্বাধীনতা টিভি ঢাকা